হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম উইন্ডোরাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখতেছিলাম আজকে আমরা শিখব ইনসার্ট মেনু ইনসার্ট মেনু ধরলে আমাদের যে ট্যাবগুলো আসে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করব ইনসার্ট মেনু একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনসার্ট মানেই আমরা সবাই জানি প্রবেশ করানো এখানে আমরা অনেক কিছু প্রবেশ করাইতে পারি যেগুলো আমাদের আসলে অটোমেটিকলি কাজ করবে বিশেষ করে সবগুলো আমাদের ইনসার্ট করব বিভিন্ন ফোল্ডার থেকে বিভিন্ন কিছু ইনসার্ট করব তো ইনসার্টের মধ্যে প্রথম যেমন এখানে আছে পেজ বিষয়ক কভার বিষয় cover page blank page page break করা টেবিল ইনসার্ট করা সব করার জন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেটা table insert picture shape icon three D smart chart screen সবগুলোই আমাদের খুব গুরুত্বপূর্ণ অ্যাডন্স এগুলো সবগুলোই আছে Wikipedia line bookmark cross reference comment header footer page number text box সবগুলোই আমরা ইকুয়েশন সিম্বলস স্ক্রু মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনসার্ট করে দিতে হবে তো আমরা প্রথমে একে একে দেখে যাচ্ছি কতটুকু দেখা যায় আজকের ভিডিওতে আমরা দুই তিনটা জিনিস দেখব ইম্পর্টেন্ট পেজ কভার পেজ যেটা আমরা নিউ থেকে করেছিলাম নিউ আছে ফাইলের নিউ আছে এখান থেকে আমরা যে কোনো একটা থিসিস কিংবা বুকলেটের বা বুকের একটা কভার পেজ নিতে পারি যেটা আমাদের পছন্দ সেই অনুসারে আমরা এখান থেকে ডিজাইনগুলো নিয়ে নিতে পারি আরও যদি কোনো ডিজাইন দরকার হয় তাহলে মোর পেজে গিয়ে আমরা আরও বিভিন্ন ডিজাইন খুঁজে নিতে পারবো এবং কালার করতে পারবো কালার চেঞ্জ করেও নিতে পারবো তো একটা ডিজাইন আমরা নেই যে কোনো একটা ডিজাইন নিলাম এই একটা বুকলেটের দুইটা পার্টে আমরা এই পার্টেও লিখতে পারি এই পার্টেও লিখতে পারি এখানে ক্লিক করে আমরা লিখতে পারি আমরা কিন্তু এই জিনিসগুলো টেক্সট বুকস দিয়ে বানাতেও পারি পরবর্তীতে আমরা বুকলেট নিজেরা বানাবো এখানে যে কটা টেমপ্লেট আছে আমাদের যদি খুব ইমার্জেন্সি কিংবা দরকার হয় তাহলে আমরা খুব সহজে এটাকে নিয়ে নিব আমরা আমরা নিজেরা নিয়ে নেব কিন্তু টেক্সট বুকস দিয়ে আমরা বানাতেও পারি আমাদের ইনসাইডে টেক্সট বুকস আছে এবং সেটা দিয়ে আমরা বানানো শিখবো যদি এইখানের পছন্দ হয় তাহলে তো নিয়ে নিব আর যদি পছন্দ না হয় তাহলে কাস্টমাইজ করার জন্য আমরা নিজেরা বানাবো নিজেরাও বানাতে পারবো ঠিক আছে এটুক তাহলে ইনসার্ট বুক ব্ল্যাঙ্ক পেজ আমার একটা পেজ যদি আমাদের লেখা থাকে সেই পেজটা থেকে যদি আমরা মনে করি যে না আরেকটা পেজ দিব এই পেজে কাজ করব না আরেকটা পেজে আমরা নিচের পেজে যাব তাহলে আমরা সেই কাজটাকেই করতে পারি সহজে এই পেজ ব্রেক দিয়ে আমরা সেটাকে নিয়ে নিতে পারি যেমন আমরা এখানে পেজ আছে আমাদের এখানে আমাদের পেজ আছে চারটা আমরা নিচে আরেকটা পেজ চাই আমরা নিচে আরেকটা পেজ চাই তখন আমরা কি করব এখানে যাইয়া আমরা আরেকটা পেজ দিলে আমাদের নিচের পেজটা চলে আসবে ইনসার্ট পেজ ব্ল্যাঙ্ক পেজ এই যে আরেকটা সাদা পেজ চলে আসছে এই আবার সাদা পেজটাকে রাখবো না মুছে ফেলবো তাই বলে কার্সর যদি এরকম উপরে থাকে তাহলে ডিলেক চাপবো আর যদি কার্সর আমাদের নিচে থাকে তাহলে ব্যাক স্পেস চাপবো ব্যাক স্পেস চাপলেও কার্সর উঠে যাবে আর এটা চাপলেও আমাদের কার্সরটা চলে আসবে তো এভাবে আমরা সবটা কি ইনসার্ট একটা ব্ল্যাঙ্ক পেজ করতে পারি ব্ল্যাঙ্ক পেজ গেল পেজ ব্রেক আমাদের যদি মনে হয় কোনো জায়গার থেকে পেজটাকে ব্রেক করে ফেলবো যেমন এই যে ইভং ইবং ইবনি থেকে আমরা আর একটা পেজে নিয়ে যাব ইনসার্টে যাইয়া আমরা পেজ ব্রেকে ক্লিক করলে এটা আরেকটা পেজে চলে যাবে আরেকটা পেজে চলে আসছে ইভন এটা হলো আমাদের আরেকটা পেজ এটা আরেকটা পেজ তৈরি হয়ে গেছে আমরা অন্য একটা পেজে নিয়ে যেতে পারি এটা পেজ ব্রেক দিয়ে আর পরবর্তীতে আরেকটা আছে আমাদের টেবিল টেবিলটা খুব গুরুত্বপূর্ণ লাগে আমাদের সহজেই তাহলে আমরা বুঝতে পারলাম তো যে পেজ ব্রেক করতে পারি কভার পেজ নিতে পারি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি ব্ল্যাঙ্ক পেজ নিলেও আরেকটা পেজ আসবে পেজ ব্রেক করলেও আরেকটা পেজ আসবে পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ প্রায় একই রকম কিন্তু একটু ভিন্ন পেজ ব্রেক যেখানে করা হবে পরবর্তী পেজটা ওটাকে ছুবে না ওটা আরেকটা পেজে চলে যাবে আর দুইটাকে উঠানোর জন্য উপরে কার্সর রেখে ডিলেক্ট আর যদি কার্সরটা নিচে থাকে তাহলে ব্যাক স্পেস করে পেজ ব্রেক উঠানো যায় শুধু পেজ ব্রেক কিংবা ব্যাঙ্ক পেজ নিলেও হবে না সেটাকে যদি কখনো মুসার প্রয়োজন হয় তাহলে আপনি এবার মুশকিলে পড়ে যাবেন এই জন্য মুসার কৌশলটা তো আমাদের জানা থাকতে হবে তো আমরা পেজ ব্রেক এবং কভার পেজ পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ নেওয়া শিখলাম আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো আমরা টেবিল করা টেবিল করাটা আমরা আগে শিখি তারপরে আমরা সেটাকে আমরা টেবিলে সাধারণত কি থাকে রো এবং কলাম তো আমরা এই টেবিলে ক্লিক করার পরে কয়টা রো নিব কয়টা কলাম নিব এবং কয়টা রো নিব এটা আমরা এখান সিলেক্ট করে দিলে আমাদের টেবিল চলে আসে আমরা এখানে আমাদের টেবিলটা করতে পারি সহজেই করতে পারি S L number S L long description আমাদের ডাটা করার জন্য ডিসক্রিপশন অ্যান্ড অ্যামাউন্ট আমরা ডাটা করার জন্য এই ধরনের টেবিলগুলো সিলেক্ট করে থাকি এই টেবিলটাকে আমরা আমরা টেনে ছোট কোনো একটা কলামকে ছোট কোনো একটা রোকে ছোট বড় করতে পারি আবার এটাকে আমরা এই যে আমাদের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের মাধ্যমে আমাদের এই সিলেক্ট করতে পারি আমার যখনই কোনো কিছু প্রয়োজন হবে আমরা ওইভাবে ডাটাগুলো সহজেই করে ফেলতে পারি আবার এখন দেখেন এখানে যদি আরেকটা রোয়ের প্রয়োজন হয় তাহলে আমরা কি করব আবার এখানে ইনসার্টে যাইয়া এখান থেকে আবার একটা রো নিয়ে আবার ইনসার্ট করব ওইভাবে আমরা করব না আমরা এই লাস্ট কল লাস্ট যে সেলটা এখানে রাখা একটা আবার টেপ চাপলেই চলে লাস্ট সেলটার উপরে টেপ চাপলেই রো বাড়িয়ে যাবে এখন আমাদের এইখানে কলাম এইভাবে ভার্টিক্যাল ভাগকে কলাম বলে ভার্টিক্যাল বাক্যে কলাম বলে এখানে আমাদের তিনটা কলাম আছে আর হরিজেন্টালি যে বাঘটা সেটাকে আমরা রো বলি এখানে আমাদের কটা রো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রু আছে আর প্রত্যেকটা রুয়ের এক একটা বক্সকে বলা হয় সেল এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন ভার্টিক্যাল ভাগকে কলাম বলা হয় হরিজেন্টাল ভাগকে রো বলা হয় প্রত্যেকটা ভাগের পরে যে ঘরগুলো তৈরি হয়েছে খোপগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় সেল তাহলে আমরা এভাবে সেল ইনসার্ট করতে পারবো কলাম ইনসার্ট করতে পারবো এবং রো কলাম সবটা ইনসার্ট করতে পারবো আমাদের এইটুকুর মধ্যে থাকছে আমাদের রো কলাম ইনসার্ট আমরা পরবর্তীতে সেল কীভাবে ইনসার্ট করব কিভাবে একটা রো মিডেলে ইনসার্ট করব এবং কিভাবে আমরা ওটাকে সুন্দর করে সাজাতে পারবো সেটা দেখব তো আজকে থাকবে আমাদের এই পর্যন্তই